আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও আমি আমার স্কোয়াড টিমমেট নিয়ে খেলতেছিলাম টিমমেটের মধ্যে বেস্ট যে গেম প্লেটা সেই গেম প্লেটাই আজকে দেখাবো আমি সচরাচর গেম প্লে দেখাই না আর ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটি শুরু হয়ে যাক Take him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা সরাসরি ভিডিওর ভিতরে আমি আমার টিমমেটের মধ্যে তিনোটায় ছোটো ভাই নিয়ে খেলতেছিলাম তনন্দ্র ক্রেজিরিয়াত তপু আর হয়েছে ইসমাইল ও হয়েছে গিয়া জিকে গিল্ডের তো আমি তাদেরকে নিয়ে গেম প্লেটা দিই রাত্রে তো দেখতে থাকুন ম্যাচটা প্রথমেই একটা ম্যান আমি উইপ আউট করে দিলাম তো একটা মেয়ে ক্যারেক্টারের লোক ছিল আর আমি গেম প্লেটারে অনেক কেটে দেই কেটে কেটে তারপরে ছোট ছোট জায়গাটুক নিয়ে আমি একটা দেখতেছিলাম একটি ইনিমি এর আগে অনেকগুলো পার্ট ছিল ওর একটা টিমমেট ছিল যাক ওরে প্রথমে আমি উইপ আউট করে দিই এবং ওর টিমমেটরা আমি ইচ্ছা করে মারতে পারতাম যদি আমি এখন রাশ দিতাম কিন্তু আমার টিমমেটরা সবাই মরে যাওয়াতে আমি রাশটা দিতে পারিনি আর আমি অতটা ভালো গেম প্লে দিই না বা অতটা ভালো খেলি না যে আমি রাশ দিতে পারতাম তো আমি অনেক কষ্টে অনেক দূর পর্যন্ত এসে আমি আমার একটা টিমমেট রিভাইভ দিই তো রিভাইভ দেওয়ার সময় আমি জিজ্ঞেস করতেছিলাম যে কাকে রিভাইভ দিব তো সবাই বলতেছিল ভাই আমাকে আমাকে তো এর মধ্যে মিস্টার তপু ছোট ভাই বলতেছে ভাই ও করে নামাও ওরা একটু খেলুক তারপরে আমি নামাইয়া দিলাম রিয়াদরে তো ও আমার মামতো ভাই ছোট তো গেম প্লেটা দেখতে থাকুন আমি ওরে নামানোর পর দেখি আমার লাইফ চলে যাচ্ছে একটা মেডিকিট মেরে আমি চলে আসি বিমা শক্তির এইদিকে তো আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে আমি এখানে একটু স্টে করব যেহেতু আমার সাথে একজন আছে আমি ওর কাছে যেতে চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি হোক এর মধ্যে দেখি একটা স্কোয়াড আমার দিকে তেরে আসে তো আমি ওরে ডাউন করার পর বোম মারতে বোম মেরে ই করতে যাই পরে দেখি যে আমার বোম ই হয় না এর মধ্যে আমি একটা বোম মেরে আমি ঘরের ভিতরে চলে যাই একটা মিলিগিট মারি তো এতটা ভালো গেম প্লে আমি করতে পারি না দেখা গেম প্লের ভিডিও আমি এখন দিতে পারি না তো ওরে আমি পুরোপুরি মারার চেষ্টা করি এর মধ্যে ওর একটা টিমমেট চলে আসে তো দেখতে থাকুন কি করা যায় তো এখন ওর টিমমেটটারও আমি ডাউন করে ফেললাম আমি একটা মেডিকিট মেরে নিলাম তো ওরে আমি মারার পর আমি সোজা চলে যাই আমার গন্তব্যস্থলে এর মধ্যে আমার টিমমেট একজন মরে গেছে রিয়াদও মরে গেছে তো আমি এর আগে অনেকেরই নামাইছিলাম সেও মারা যায় ইসমাইল মারা যায় তারপরে আমি অনেক কষ্ট কষ্ট করে খেলি এর মধ্যে লাস্টের দিকে দেখি যে একটা ম্যান এদিকে আছে যে যেহেতু একটা ফিকিল ও গাছের খাবারে আছে জন্য মারতে গেছিলো তো চিন্তা ভাবনা করলাম ওরে মেরে ফেলি তো ওরে মেরে ফেললাম মেরে ফেলে আমি অন্য একটা জায়গায় স্টে এখানে স্টে তো করা যা খুব পসিবিলিটি লাস্টের দিকে তো আর মাত্র পনেরো জনই আমি বেঁচে আছে তো গাইস এই ম্যাচটা কি আমি ভুয়ে করতে পারবো কি পারবো না সেটার জন্য আমি খুব ভীত ছিলাম যে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটা ম্যাচ খেলা হয় না আর একটা ম্যাচের ভিডিও দেওয়া হয় না তো এই ম্যাচটা দিব এর জন্য এই ম্যাচটা অনেক ছোট করলাম কাট কেটে মেটে ছোট করে ১৯ মিনিটের ভিডিও সেখানে নিয়ে আসলাম ১৯ ষোলো পনেরো থেকে ১৯ এর মধ্যেই ছিল ভিডিওটা তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর জন্য ছোট করে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে আর যেহেতু আমি একা আমার টিমমেটরা সবাই মরে গেছে সেই হিসাবে আমি একটু ভিতরেই ছিলাম আর তদন্তে আমি আমার এম ফোর ওয়ানের যেই গানটা ছিল ওইটা আমি তিন লেভেল করে নিছিলাম যেই কারণে একটু ড্যামেজটাও বেশি দিছিলাম পাইতেছিলাম আবার এয়ার ম্যাগজিন দেখা গেছে গানের যেই অ্যাটাচমেন্টগুলো থাকে ওই অ্যাটাচমেন্টগুলো আমি ভালো মতো নিয়ে নিতে পারছিলাম যেই কারণে আমি খুব ভালো একটা বেনিফিট পাচ্ছিলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরকম ভালো ভালো গেম প্লে আমি দিতে পারি আর আমি ম্যাচটা শেষের দিকে চলে আসলাম আমি একটা ইনিমিরে এখানে মাতে মারতেছিলাম তো এর মধ্যে আর একটা ইনিমি আমার এই কিলটা চুরি করে আমি ইচ্ছা করলে ওরা এখানে মারতে পারতাম চিন্তা ভাবনা করলে আমার মারব ওরা আমি অনেক ড্যামেজ দেওয়ার পর দেখি আমার কিলটা নিয়ে যায় ওই পাশ থেকে তো আমি আর কোনো কিছু করি না যে দেখ আমার কিলটা চলে গেছে আমার দুঃখ নাই আমি এখন আমার দরকার ছিল ভুইয়া করাটা তো বড় ভাই গেমিংকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার আর ম্যাচটা আমি শেষ পর্যন্ত ভুইয়া করি আট কিলের একটা ম্যাচ আর সবাই যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে Facebook dot com advance army ওয়ানে যে নক করবেন এবং রেফারেন্স দেবেন জিডাব্লু বড় ভাই তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আর ভাইয়া কিন্তু খুব কম কম টাকার ভিতরে